এক রুমে একজন থাকার ব্যবস্থা আছে দুইজন থাকারও ব্যবস্থা আছে এটাকে আমরা ভিআইপি প্যাকেজ বলে থাকি ভিআইপি প্যাকেজের তিরিশ দিনের ভাড়া মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেখানে আপনি পাচ্ছেন ফুললি ফার্নিশড একটা অ্যাপার্টমেন্ট লিভিং রুমে থাকবে টিভি ফ্রিজ এসি সবকিছুর সাথে তিন বেলা খাবার AC room laundry service gym facility সহ তিরিশ প্লাস সুবিধা